আমাদের পৃথিবীতে এমন কিছু কীটপতঙ্গ ছড়িয়ে পড়েছে যা আমাদের পরিবেশেই জন্ম নেয় এরা মানুষের শরীরে মারাত্মক রোগ ছড়িয়ে মানব সভ্যতার ব্যাপক ক্ষতি করছে প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যাচ্ছে এসব রোগের কারণে এমনই কিছু মারাত্মক রোগের বাহক হলো মশা এই মশার কামড়েই আফ্রিকাতে প্রতি ৪৫ সেকেন্ডে একজন মানুষ মারা যায় তাহলে এই রিয়েল লাইফ ভ্যাম্পায়ারকে কেন আমরা একেবারে ধ্বংস করছি না আর এটা কিভাবেই বা সম্ভব পুরো পৃথিবী থেকে যদি এই মশাকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলেই বা কী হবে তো চলুন জেনে নেওয়া যাক কি হতে পারে যদি পৃথিবী থেকে সব মশা ধ্বংস করে দেয়া হয় আমরা মানুষেরা আমাদের পরিবেশের বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ এবং প্রাণীদের বিলুপ্তি রোধ করে তাদের প্রজনন বাড়াতে চাই কিন্তু আমরা কেউই চাই না মশার বংশবিস্তার লাভ করুক কারণ আমরা সবাই জানি মশা আমাদের কি পরিমাণ বিরক্ত করে এরা আমাদের রক্ত পান করে এরা আমাদের ঠিকমতো ঘুমাতে দেয় না এদের মাধ্যমে ছড়ানো রোগ আমাদেরকে অসুস্থ করে তোলে আর এসব রোগের কারণে প্রতিদিন প্রায় ছয় লাখ মানুষ মৃত্যুবরণ করে এই পতঙ্গটি আমাদের জীবনে শুধুমাত্র সমস্যাই সৃষ্টি করে এরা কোনো উপকার করে না তাই এদেরকে মেরে ফেলাই সম্ভবত যুক্তিসঙ্গত কাজ কাজ হবে কিন্তু তাই বলে কি আমাদের পৃথিবীর সব মশাকেই মেরে ফেলতে হবে আমাদের জেনে রাখা উচিত সব প্রজাতির মশাই কিন্তু খারাপ নয় তাই সব মশাকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই যেমন কিউসিলিডে পর্বের এই উড়ন্ত পতঙ্গটির প্রায় তিন হাজার পাঁচ শতাধিক প্রজাতি রয়েছে এদের মধ্যে স্ত্রী মশা নোংরা পানিতে ডিম পারে পানিতেই ডিমগুলো লার্ভাতে পরিণত হয় আর এই লার্ভাগুলো বিভিন্ন জীবাণু ও অন্যান্য ছোট প্রাণী খেয়ে প্রাপ্তবয়স্ক মশাতে পরিণত হয় আর এই প্রাপ্তবয়স্ক মশাদের বেশিরভাগই ভেজিটেরিয়ান হয় এরা শুধুমাত্র ফুলের পরাগরেণু গাছ গাছের আঠা এবং ফলের রসের মতো প্রাকৃতিক উপাদান খেয়েই বেঁচে থাকে তাই এই প্রজাতিগুলোকে হত্যা করার কোনো প্রয়োজন নেই কারণ এরা মানুষের কোনো ক্ষতি করে না শুধু এই প্রজাতিই নয় বরং চিটিসের নব্বইটিরও বেশি প্রজাতি রয়েছে যাদেরকে আমরা আদর করে এলিফ্যান্ট মসকিউটো বলি তাদেরকেও মারার কোনো প্রয়োজন নেই এই প্রজাতির মশার লার্ভাগুলো অন্যান্য মশার লার্ভা খেয়ে জীবন ধারণ করে আর যেসব মশা ননভেজ খাবার পছন্দ করে তাদের মধ্যে শুধু দুইশো প্রজাতির মশা আছে যারা শুধুমাত্র মানুষকে বিরক্ত করে বাকি প্রজাতিরা টিকটিকি এবং পাখির মতো মতো অন্যান্য ছোট প্রাণীর রক্ত পান করে মশার মাধ্যমে ছড়িয়ে পড়া মারাত্মক রোগগুলি রোধ করা যদি আমাদের মূল উদ্দেশ্য হয় তাহলে ক্ষতিকর মশার লিস্ট আরও ছোট হয়ে যাবে কারণ ম্যালেরিয়া সংক্রমণকারী অ্যানোফিলিস মশার চারশো প্রজাতির মধ্যে শুধুমাত্র পাঁচটি প্রজাতি মানুষকে সংক্রামিত করতে পারে এডিস মশার কিছু প্রজাতি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং জিকার মতো মারাত্মক রোগ ছড়ায় আর কিউলেক্স প্রজাতির মশা দ্বারা কিছু রোগ ছড়ায় তাই সর্বোপরি আমাদেরকে শুধুমাত্র সেই মশাগুলোকেই মারতে হবে যারা আমাদের রক্তপান করে এবং এই রক্তপান করার মাধ্যমে রোগ ছড়ায় পৃথিবীর সব মশা কেনা এবার চলুন এটাও জেনে নেই মশা আমাদের পৃথিবীর কি কি উপকার করে কারণ সৃষ্টিকর্তা অবশ্যই তাদেরকে কোনো না কোনো কারণেই সৃষ্টি করেছেন তবে মশার এসব উপকারিতা নিয়েও কিছু বিতর্ক থেকেই যায় প্রথমত মশার লার্ভা নোংরা পানি এবং জীবাণু খেয়ে সেই পানিকে পরিষ্কার রাখতে সাহায্য করে কিন্তু অন্যান্য অনেক প্রাণী আছে যারা এই কাজগুলি করতে পারে আর ওই প্রাণীগুলো আমাদের রক্ত পান করে না এবং কোনো রোগও ছড়ায় না তাই এই কাজের জন্য মশার কি প্রয়োজন তাই না দ্বিতীয়ত প্রাপ্তবয়স্ক মশারা টিকটিকি মাছসহ অন্যান্য পোকামাকড়ের খাদ্য কিন্তু এই মশাগুলোর উপস্থিতি খাদ্য শিকলকে তেমন একটা প্রভাবিত করে না আর্কটিক বার্ড ছাড়া অন্য প্রাণীরা মশা না খেলেও স্বাভাবিকভাবেই জীবন ধারণ করতে পারবে তৃতীয়ত মশা পরাগায়নে সাহায্য করে কিন্তু এই কাজটি মৌমাছির মতো অন্যান্য উরঙ্গ পতঙ্গের সাহায্যেও হয়ে থাকে তাই স্বাভাবিকভাবেই বলা যায় ইকোসিস্টেমের উপর মশার তেমন একটা প্রভাব নেই বললেই চলে তবে সব মশা নিধন করে ফেললে ইকোসিস্টেমের ফাঁকা স্থান রিপ্লেস হওয়ার ফলে মশার পরিবর্তে অন্য কোনো ক্ষতিকর প্রাণীর জন্ম হওয়ারও একটা রিস্ক থেকে যায় কিন্তু মশা নিধন করার করার জন্য আমরা সবাই এই রিস্ক নিতেও রাজি আছি কারণ মশাদেরকে মারার উপকারিতাই বেশি মশা নিধনের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের উপকার করতে পারব এতে মানুষের স্বাস্থ্যের উপকার তো হবেই সেই সাথে বিভিন্ন দেশ তাদের স্বাস্থ্যসেবা বিষয়ক সুবিধাগুলি উন্নত করতে পারবে মশাবাহিত রোগ না থাকলে হাসপাতালগুলো অন্যান্য রোগীর চিকিৎসা করার সুযোগ পাবে মশা না থাকলে পৃথিবী থেকে অনেক রোগ বিলুপ্ত হয়ে যাবে আর আমরা সবাই শান্তিতে ঘুমাতে পারবো বাচ্চারা আনন্দের সাথে বাগানে খেলতে পারবে এছাড়াও আরো অনেক অনেক সুবিধা ভোগ করতে পারবে এত বিশ্লেষণের পর আমরা বলতেই পারি মশা নিধন করার উপকারিতাই বেশি কিন্তু এই বিষয়ক গবেষক এবং বিজ্ঞানীদের কি মতামত দুর্ভাগ্যবশত আমরা সাধারণ মানুষেরা পৃথিবী থেকে মশা নিধন সম্পর্কে যতটা উৎসাহী বিজ্ঞানী বা গবেষকরা কিন্তু ততটা উৎসাহী নয় কারণ যে কোনো জীবকে একেবারে বিনাশ করা একেবারে অনৈতিক কাজ এছাড়াও এর অনেক বিপজ্জনক দিকও রয়েছে বিজ্ঞানী এবং গবেষকদের মতে মশাদের একেবারে নির্মূল করে ইকোসিস্টেমের এত বড় পরিবর্তন ঘটানো বেশ ঝুঁকিপূর্ণ কাজ মশা একেবারে নিধন করতে হলে প্রথমত আমাদের নিশ্চিত করতে করতে হবে আমরা যেন ভুলবশত মশার সাথে অন্য কোনো প্রজাতির ক্ষতি না করে ফেলি এমনটা করলে আমাদেরকে অপ্রত্যাশিত অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে এসব বিষয় মাথায় রেখে কাজ করলেও বিশ্বব্যাপী মশা নির্মূল করা এত সহজ কাজ হবে না মশা নিধনের জন্য এসব মশার প্রজননের স্থানগুলোতে কীটনাশকের ব্যবহার করা যেতে পারে কিন্তু এই পদ্ধতিতে মশাকে বিশ্বব্যাপী নির্মূল করা সম্ভব নয় আমরা যদি মশাকে চিরতরে নির্মূল করতে চাই তাহলে আমাদেরকে জেনোসাইড নয় অটোসাইড পদ্ধতি অবলম্বন করতে হবে অটোসাইড এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মশারা তারা নিজেরাই নিজেদের বিলুপ্তির কারণ হয়ে উঠবে আর এটা সম্ভব হবে জিন ড্রাইভ টেকনোলজি এবং স্টেরল ইনসেক্ট টেকনিকের মাধ্যমে এর মাধ্যমে মশার প্রজননের উপর প্রভাব পড়বে এবং ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী মশার বিস্তার কমিয়ে আনবে কিন্তু আমরা সবাই জানি এই সমস্ত জিনিসগুলো বলা যতটা সহজ করা ততটাই কঠিন ভবিষ্যতে যদি বিজ্ঞানী এবং গবেষকেরা মশা আর মানুষের এই বিতর্কে মশার বিরুদ্ধে গিয়ে পৃথিবী থেকে মশা বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েও নেয় তাহলেও এই কাজটি করতে এক থেকে দেড়শো বছরেরও বেশি সময় লেগে যাবে তবে দিন শেষে একটি প্রশ্ন থেকেই যায় বিশ্বব্যাপী মশা নিধনে প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা আদৌ সমীচীন হবে কিনা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ